কথায় ওকে দিয়ে কথাটা বলাব আমি বললে রাগ হবে আমার ওপর বলতে থাকবে ওকে দিয়ে কথাটা বলাবো সরস্বতীকে গিয়ে বলি বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বড্ড অহংকার ভিকারির মেয়ে হ্যাঁ কি হয়েছে আগে তোমাকে বলেছিলাম না দেখেছো তো কিরকম চুপচাপ থাকে যেন মুখটা করে আচ্ছা। বড্ড অহংকারী হ্যাঁ, তুমি বলবে ঠিক আছে আমি ওকে যা বলার বলবো তুমি চিন্তা করো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোর শাশুড়ি বাবা জানি তোর নামে যা বলে না জানিস না কি বলে মেয়ে এসেছে কিছু তো এক পাইনি এখানে এসে দেখেছে না তাই এত লাফালাফি অল্প জলের মাছ গভীর জলে এসে পড়েছে না তাই এত কিলবিলাচ্ছে গভীর জলের মাছ মানে আবার কি গভীর জলের মাছ আসলে এটাও তো বলে বলে ভিকারির মেয়েরা এগুলোই এরকমই হয় অল্প জলে মানে কিছুই তো দেখে আসেনি পেয়ে আসেনি একটু পেলেই নাকি মানে এরকম করে নাকি কি বলবো বল আমি আমাকে বলল তোকে এর জন্য জানালাম কি করব বল এগুলো বলছে যা কিছুই বলুক না কেন শোন তোকে অনেক কথাই বলবে করবে তুই এখন দু চার বছর সহ্য করে চুপ করে থাকবি একটা কথাও বলবি না যা খুশি বলো সহ্য করবি সহ্য চাপ শুনে নিবি একদম কোনো রিয়াকশান দেখা না না কি বলবো এগুলোর কিছু ব্যাখ্যা আছে যে বলার মতন যে আমি বলবো আমার নামে আপনি কি বলেছেন সরস্বতী কাকিমার কাছে মেয়েটা জিজ্ঞাসা করতে এই না না তোমার নামে বলিনি আমি ওইসব বলি না বোকা না গো তোমার নামে এসব কিছু সত্যি বলিনি বিশ্বাস করো কিছু মনে করো না একদম কারোর কথা শুনবে না একদম ঠিক আছে